সুরা কাফের ষাট নম্বর আয়াত থেকে এই ঘটনা শুরু হয়েছে গত জমায় বলা হয়েছে যে হজরত মুসা আলি সালাম একবার এক সবাই বয়ান করেছিলেন তো বনি ইসরায়েলের একজন প্রশ্ন করল দুনিয়ার মধ্যে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বর্তমানে কে আছেন যেহেতু তিনি নবী আল্লাহ তালা ওনাকে নবতী দান করেছেন কিতাব দান করেছেন তাওরাত কিতাব দান করেছেন এবং আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার সাথে কথাবার্তা বলতেন ওকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আল্লাহ পাক রাব্বুল আলামিন কথা বলতেন হযরত মূসা আলাইহিস সালামের সাথে এজন্য হযরত মূসা আলাইহিস সালামকে বলা হয় কালিমুল্লাহ তো এজন্য তিনি জবাব দিলেন যে বর্তমান বিশ্বে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে বেশি ইলিমওয়ালা আল্লাহ তালা আমাকেই দান করেছেন সবচেয়ে বেশি ইলিম আল্লাহ তালা আমাকেই দান করেছেন তা আল্লাহ তালার কাছে এই কথাটা পছন্দ হয় নাই এজন্য আল্লাহ পাক রাব্বুল আলমেন বললেন যে আরেকজন আমার এক বান্দা আছেন তোমার চেয়েও আরও বেশি অন্যান্য অনেক জ্ঞান আমি আমার ওই বান্দাকে দান করেছি যে জ্ঞান তোমাকে দান করা হয় নাই তো তিনি হলেন হজরত খেজির আলাইসালাম হজরত মুসা আলাইসালামকে আল্লাহ পাক রাব্বুল আলমের অনেক জ্ঞান দান করেছেন এর সবটুকু হজরত খেজির আলাই দেন নাই আর খেজির আলাই সাল্লামকে বিশেষ যে জ্ঞান দান করেছেন তা হজরত মুসা আলাই সাল্লামকে দেন নাই কিন্তু ফজিলতের ক্ষেত্রে ফজিলতের ক্ষেত্রে হজরত খেজির আলাই সাল্লামের চেয়েও হজরত মুসা আলাই সাল্লামের ফজিলত বেশি মর্যাদা বেশি কারণ জমহুর উলামায় কেরামের নিকট বেশিরভাগ উলামায় কেরামের নিকট যে হজরত খেজির আলাই তিনিও নবী ছিলেন কিন্তু হজরত মুসা আলি সাল্লাম নবীও ছিলেন রাসুলও ছিলেন হজরত মুসা আলি সাল্লাম নবীও ছিলেন রাসুলও ছিলেন আবার বিশেষভাবে যে বড় বড় চারটা আসমানি কিতাব আল্লাহ পাক আলমে যাদেরকে দান করেছেন এর মধ্যে একজন হলেন হজরত মুসা আলাইসাল্লাম যাকে আল্লাহ পাক রাবুল আলমেন তাওরাত কিতাব দান করেছেন হজরত ঈসা আলাইসাল্লামকে ইঞ্জিল হজরত দাউদ আলাইসাল্লামকে জাবুর আর হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে কোরআন শরীফ তাহলে সমস্ত নবী রাসুল একদিকে আর এই চারজন নবী রাসুল আর একদিকে কারণ এই চারজন নবী রাসুলকে আল্লাহ পাক রাবুল আলমিন বিশেষভাবে আসমানের বড় বড় চারটা কিতাব দান করেছেন সেদিক থেকে লক্ষ্য করলেও হজরত খেজির আলাইসাল্লামের চেয়ে হজরত মুসা আলাইসাল্লামের মর্যাদা বেশি তো হজরত খেজির আলাইসাল্লামের কাছে গেলেন হজরত মুসা আলাইসাল্লাম আল্লাহ তালা বলে দিলেন অমুক জায়গায় একটা মাছ সাথে নিয়ে যাও এই মাছ যেখানে গিয়ে চলে যাবে যেখানে গিয়ে নিরুদ্দেশ হয়ে যাবে উদাও হয়ে যাবে সেখানে আমার ওই বান্দার দেখা পাবে দুই সাগরের মিলনস্থল যেখানে দুই সাগর মিলিত হয়েছে সেই জায়গা হজরত মুসা আলাইসাল্লাম হজরত ইউসাব নুন আলাইসাল্লামকে সাথে নিয়ে রওনা দিলেন ওই জায়গায় যাওয়ার পরে হজরত মুসা আলাইসাল্লাম ঘুমিয়ে পড়লেন তারপরে বাজা মাছ ছিল ওই মাছের এক পাশ থেকে কিছু খেয়েছেন ওনারা হঠাৎ এই মাছ জীবিত হয়ে গেল আর সমুদ্রে তার পথ করে নিয়ে ওই মাছ চলে গেল সমুদ্রের মধ্যে যেদিক দিয়ে গেছে মাছ ওই দিকে সুরঙ্গের মতো হয়ে গেছে পানি ওইখানে আটকে গেছে পানি আর এখানে বড়ে নাই মাছ চলে গেলে তো আবার পানি মিলে যায় কিন্তু এই যে বিশেষ মাছ রওনা দিছে এই পানি আর মিলিত হয় নাই যেদিক দিয়ে মাছ গেছে ওইদিকে গর্তের মতো হয়ে গেছে সুরঙ্গের মতো হয়ে গেছে হজরত ইউসা বিন্দুন আলাইসাল্লাম ঘটনা দেখলেন কিন্তু হজরত মুসা আলাহ ইসলামকে বলতে ভুলে গেলেন তারপরে একদিন এক রাত সফর করার পরে যখন আবার ক্লান্তি অনুভব করলেন হজরত ইউসা বিন্দুন নুন আলাহ ইসলামকে বললেন হজরত মুসা আলাহ ইসলাম যে আমাদের নাস্তা বের করো এখন ক্লান্তি লাগছে তো হজরত ইউসা বিন্দুন আলাহ ইসলাম বলেন অমুক জায়গায় আমরা যে অবস্থান করেছিলাম সেখানে অন অফ করিয়া অন করো সুইচ সুইচ একবার অন অফ করিয়া অন করিয়া দেবো যখন একদিন এক রাত চলার পরে হজরত মুসা সাল্লাম হজরত ইউসা বিন নুন আলাইসাল্লামকে বললেন আমাদের নাস্তা বের করো হজরত ইউসা বিন নুন আলাইসাল্লাম বললেন অমুক জায়গায় আমরা যে অবস্থান করেছিলাম সেখানে ওই মাছ নিরুদ্দেশ হয়ে গেছে সে সমুদ্রে তার পথ করে নিয়ে চলে গেছে তখন হজরত মুসা সাল্লাম বললেন ওই জায়গায় হইল আমাদের গন্তব্যস্থান ওইখানে আমাদের পৌঁছিতে হবে আবার ফিরিতি পথে সেখানে রওনা দিলেন সেখানে যাওয়ার পরে হজরত আলাহি আলাইসাল্লামের সাক্ষাৎ পেলেন হজরত আলাহি আলাইসাল্লামকে সালাম করলেন হজরত আলাহি আলাইসাল্লাম বললেন আরে এই জায়গায় সালাম থেকে আসলো কারণ এখানে তো আশপাশে কোনো মুসলমান নাই সালাম আসবে থেকে জিজ্ঞাসা করলেন আপনি কে হজরত মুসা সাল্লাম বললেন আমি মুসা বলে বনি ইসরায়েলের মুসা বলে জি হ্যাঁ আমি বনি ইসরায়েলের মুসা এখানে কেন আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাকে আপনার কাছে পাঠিয়েছেন আপনাকে যে বিশেষ জ্ঞান আল্লাহ তালা দান করেছেন সেই জ্ঞান হাসিল করার জন্য সেই জ্ঞান শিক্ষা করার জন্য আমি আপনার কাছে আসছি তখন হাজর ফিজির আলি সাল্লাম বললেন আমাকে আল্লাহ তালা যে রহস্যপূর্ণ যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞান জ্ঞান আপনার নাই আর আপনাকে আল্লাহ তালা যে জ্ঞান দান করেছেন সেই জ্ঞান আমার নাই সেহেতু আপনি যদি আমার সাথে থাকেন তাহলে আপনি সবর করতে পারবেন না ধৈর্য ধারণ করতে পারবেন না হজরত মুসা আলাইসাল্লাম বলেন ইনশাআল্লাহ আমি ধৈর্য ধারণ করতে পারবো তখন হজরত খেজুর আলাইসাল্লাম বললেন তাহলে আপনি আমার সাথে থাকলে কোনো ধরনের প্রশ্ন করতে পারবেন না আমার কোনো কাজের ব্যাপারে কোনো প্রশ্ন করতে পারবেন না বললেন ঠিক আছে আমি কোনো প্রশ্ন করবো না সহজ ব্যাপার আপনার কোনো কাজে প্রশ্ন না করা এটাই তো এটা তো কোনো কঠিন বিষয় না মনে মনে ভাবলেন এটা তো বড় সহজ বিষয় কিন্তু আসলে এটাই সবচেয়ে বড় কঠিন বিষয় এর এতটুকু এত এতটুকু পর্যন্ত গত জমায় আলোচনা হয়েছে এরপরে রায়ত আল্লাহ পাক রাব্বুল আলামিন ارشاد ফরমান فانطلقا حتى اذا ركبا في السفينه خرقها তারপরে রওনা দিলেন দুইজন হযরত মুসা আলাইহিস সালাম আর হযরত খিজির আলাইহিস সালাম কিছু দূর যাওয়ার পরে নদী পার হতে হবে এক জায়গায় গেলেন সেখানে একটা নৌকা আছে নৌকা নৌকাওয়ালা যারা নদী পারাপার করে তারা তাদেরকে উঠালেন নৌকার মধ্যে তো নৌকার মধ্যে উঠার উঠার উঠার পরে বাড়া দিতে হয় তো সবাই বাড়া দিচ্ছে ওনারাও বাড়া দিতে চাইলেন তো কিতাবের মধ্যে লেখেন যে নৌকার যে মাঝি সে হজরত খিজির আলি সাল্লামকে চিনতে পারল চিনতে পারার কারণে সে বলল না আপনাদের বাড়া নেব না এমনি আপনাদেরকে পার করে দেব আপনারা দোয়া করে দিবেন এখনো এই নিয়ম এখনো সাধারণ মানুষের মধ্যে এই মহব্বত এখনো আছে উলামা একরামদেরকে মহব্বতের সাথে মনে গাড়ির ভাড়া নেয় না কোথাও যাচ্ছেন কোনো উলামা একরাম যান যদি তাহলে গাড়িওয়ালা কি করে ভাড়া নেয় না ওগুলো হুজুর দোয়া করে দিবেন কোথাও চা খেলে হুজুর পয়সা দিতে হবে না দোয়া করে দিলেন তো যাদের মহব্বত আছে ওলামা একরামের প্রতি তারা এরকম করে তাদের দিলের মধ্যে এরকম মহব্বত আল্লাহ তালাই ঢেলে দেন ওই নৌকাওয়ালার দিলের মধ্যে আল্লাহ তালা ঢেলে দিচ্ছেন মহব্বত কিন্তু যারা ওলামা বিদ্বেষী যারা ওলামা ইকারামদেরকে পছন্দ করে না দাড়ি টুপি পছন্দ করে না মাদ্রাসা মসজিদ পছন্দ করে না মুসলমান পছন্দ করে না তাদের গা চলে তারা বলে আরে হুজুরদের কোনো কাজ নাই শুধু হালুয়া মিঠাই খায় হুজুরা কি করে শুধু হালুয়া মিঠাই খায় আর কোনো কাজ নাই হুজুরদের ওলামা বিদ্বেষী হয় লিস্ট করে একশো ষোলো জন আলিমের কি করে লিস্ট করে যারা ওলামা বিদ্বেষী এগুলো তাদের কাজ তাল্লাপাক রাব্বুল আলমিন কেয়ামত পর্যন্ত কেয়ামত পর্যন্ত এই দিন বাকি রাখবেন মুসলমান বাকি রাখবেন উলামা একরাম বাকি রাখবেন আল্লাহর কালাম বাকি রাখবেন আর যারা বিরোধিতা করবে তারা মিটে যাবে ফেরাউন মিটে গেছে নমরুদ মিটে গেছে কারুন মিটে গেছে কিন্তু দিন এখনো টিকে আছে এবং ইনশাল্লাহ কেমন পর্যন্ত টিকে থাকবে কিছু দূর যাওয়ার পরে হজরত খেজির সালাম কি করলেন নৌকার সামনের দিকে রংশের তক্তা খুলে ফেললেন ওইখানে ছিদ্র করে ফেললেন নৌকা ছিদ্র করে ফেললেন তো হজরত মুসা আলাইসাল্লাম এটা দেখে ওনার পছন্দ হলো না তিনি সাথে সাথে বলে উঠলেন তারা নৌকার মাঝি তারা আমাদের কাছ থেকে পয়সাও নিল না উপকার করলো নদীও পার করে দিল আর আপনি এর বদলে কি করলেন আপনি তাদের নৌকা ছিদ্র করে ফেললেন এটা কেমন কাজ এটা তো বড় অন্যায় হলো তখন হজরত খিজির আলী ইসলাম জবাব দিলেন হজরত খিজির আমি আগেই বলেছিলাম আপনাকে যে আপনি আমার সাথে দরজা ধারণ করে থাকতে পারবেন না তখন হজরত মুসা আলাইসালামের স্মরণ আসলো মনে হয়ে গেল قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا বললেন আমি ভুলে গেছিলাম আমার ভুলের কারণে আপনি আমাকে পাকড়াও করবেন না মানে আমার এই আমার ভুলের ভুল হওয়ার কারণে আমি প্রশ্ন করেছি ভুলে যাওয়ার কারণে সুতরাং এটা আপনি বাদ দেন ছেড়ে দেন আচ্ছা ঠিক আছে প্রথমটা মাফ فانطلقا حتى إذا لقيا غلاما فقتله قال قتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا আবার রওনা দিলেন কিছু দূর যাওয়ার পরে দেখলেন যে একটা মাঠের মধ্যে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করতেছে তো হজরত খিজির আলাহ ইসলাম সেখান থেকে একজন ফুটফুটে ছোট বাচ্চাকে সামনে নিয়ে এসে ওকে হত্যা করে ফেললেন মেরে ফেললেন এটা তো অনেক বড় অন্যায় একজন শিশুকে হত্যা করা এখন আর বরদাস্ত করতে পারলেন না হজরত মুসা আলাইসাল্লাম বলে উঠলেন আকাতালতান আফসাং জাকিয়াতাম বেগাইরি নাফস একজন ফুটফুটে নিষ্পাপ শিশুকে আপনি কতল করে ফেললেন লাকাত জিতা সেই আন নুকরা এটা ভয়ঙ্কর একটা অন্যায় কাজ আপনি করেছেন তখন হজরত খেজির আলাহ ইসলাম জবাব দিলেন আমি তো আপনাকে পূর্বেই বলেছিলাম যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করে থাকতে পারবেন না হজরত মুসা আল ইসলাম বুঝে ফেললেন যে হজরত খিজির আলাহ ইসলাম যে ধরনের কাজ কাজ করতেছেন সেটা বরদাস্ত করার মতো না এবং প্রশ্ন না করে তিনিও থাকতে পারবেন না কারণ তিনি হলেন শরীয়তের নবী শরীয়তের উল্টা কোনো কাজ করতে দেখলে যেই হোক তিনি বাধা দিবেন এটা হলো আমর বিল মারুফ নহিয়ানিল মুনকার হিসাবে তিনি বাধা দিতে হবে এটা তো এটা হজরত মুসা আলাইসলামের দায়িত্ব এটা তিনি তিনি অন্যায় করেন নাই হজরত মুসা আলাইসাল্লাম কোনো অন্যায় করেন নাই কিন্তু হজরত ফিজির ইসলামকে আল্লাহ পাক রাবুল্লাহ আলমের পক্ষ থেকে বিশেষ জ্ঞান দান করা হয়েছিল আল্লাহ তালার ইশারা তিনি এগুলো করতেছেন হজরত মুসা আলাইসাল্লামকে শিক্ষা দেওয়ার জন্য তখন হজরত মুসা আলাহ ইসলাম বললেন قال إن سألتك عن شيء بعدها فلا تصاحبني قد بلغت من لدني عذرا হজরত মুসা আলাহ ইসলাম বুঝে ফেললেন যে এ ধরনের কাজ চলতেই থাকবে আমিও বরদাস্ত করতে পারবো না তাহলে শেষমেশ তিনি বললেন ঠিক আছে আর একবার আর সামনে যদি এরকম কোনো ঘটনা ঘটে আর আমি যদি আপত্তি করি কোনো প্রশ্ন করি তাহলে সেখান থেকে আপনার আমার সম্পর্ক শেষ কারণ আর বেশি তিনিও বুঝতে পারতেছেন যে আর বেশি অগ্রসর হওয়া যাবে না কারণ এই ধরনের কাজ সামনে আসলে তিনিও বরদাস্ত করতে পারবেন না আর এগুলো দেখা ওনার জন্য সম্ভব হবে না এই জন্য বললেন ঠিক আছে আর একবার সুযোগ দেন আর সামনে যদি এরকম হয় তাহলে শেষ সম্পর্ক فانطلقا حتى إذا أتيا أهل قرية استطعما أهلها فأبوا أن يضيفوهما فوجدا فيها جدارا يريد أن ينقض فأقامه قال لو شئت لاتخذت عليه أجرا কিছু দূর যাওয়ার পরে একটা এলাকায় গেলেন এলাকার মানুষ মোটামুটি সচ্ছল ধনী মানুষ চাইলে যে কারো মেহমানদারি তারা করতে পারে সামর্থ্য আছে আর তখনকার সময় তখনকার যুগে আমাদের এই আমাদের সময়ের মতো আমাদের যুগের মতো বিভিন্ন জায়গায় হোটেল রেস্টুরেন্ট ছিল না আগেকার যুগে বড় বড় বিত্তবান যারা বড় বড় দলই যারা তারা রাস্তার পাশে সরাইখানা মুসাফিরখানা তারা বানিয়ে রাখতেন যে মুসাফিররা সফর করে আসবে এখানে আমার মুসাফিরখানায় এসে তারা থাকবে বিশ্রাম নেবে খাওয়া দাওয়া করবে ফ্রি আগেকার যুগে এরকম ব্যবস্থা ছিল আগের যুগে এরকম ব্যবস্থা ছিল যারা ধনী বৃত্তশালী বড় বড় ধনী যারা তারা এরকম মুসাফিরখানা বানিয়ে রাখত মুসাফিরদের সুবিধার জন্য এখন তো হোটেল রেস্টুরেন্ট বের হয়ে ওই আগের যে গুণ ছিল ধনীদের ওই গুণ চলে গেছে এই জন্য যখন হজরত মুসা আলাহ ইসলাম আর হজরত খিজির আলাহ ইসলাম ওই এলাকায় গেলেন এলাকার মানুষদেরকে বললেন ঘরে ঘরে গিয়ে বললেন আমরা মুসাফির মানুষ অনেক দূর থেকে আসছি আমরা ক্লান্ত হয়ে গেছি আমাদের পেটে অনেক খিদা লাগছে আমাদেরকে কিছু মেহমানদারি করানো হোক এই এলাকার সবাই সচ্ছল হওয়ার পরও একজনও রাজি হলো না যার কাছে গেছে না সম্ভব না আমার পক্ষে সম্ভব না সবাই বিদায় করে দিছে সেখানে ওই এলাকার এক বাড়ির একটা দেওয়াল দেখলেন হজরত খেজির আলাহ ইসলাম পড়ে যাচ্ছে ভেঙ্গে পড়ে যাবে তিনি কি করলেন হজরত মুসা আল ইসলামকে নিয়ে ওই দেওয়ালটা ঠিক করে দিলেন ওয়ালটা ঠিক করে দিলেন তখন হজরত মুসা আল ইসলাম বললেন যে আমরা এত দূর থেকে এখানে আসলাম এই এলাকায় আসলাম সবাই মোটামুটি সচ্ছল সামর্থ্যবান কিন্তু কেউ আমাদের মেহমানদারি করল না আর আপনি এখন এই এলাকার একটি বাড়ির ওয়াল ভেঙে পড়ছে সেই ওয়ালকে আপনি টিপ করলেন আপনি তো চাইলে এই ওয়াল টিপ করার বিনিময়ে কিছু পারিশ্রমিক নিতে পারতেন আমাদের রাস্তার ব্যবস্থা হয়ে যেত আপনি তো এই কাজও করলেন না ফিরি করে দিলেন তখন হজরত খেজির আলাইসাল্লাম বললেন এই যে আগে বলছিলেন হজরত মুসা আলাইসলাম সামনে যদি আমি আপনার কোনো কাজের আপত্তি করি প্রশ্ন করি তাহলে আপনার আমার সম্পর্ক শেষ হয়ে যাবে ও এখন হজরত খেজুর আলাইসাল্লাম বললেন হাজ না আপু বাইনি ও বাইনি এখান থেকে আপনার এবং আমার মধ্যে সম্পর্ক শেষ এখন আমি আপনাকে ব্যাখ্যা দেব আমি যে কাজ করছি তিনটা কাজ যে তিন কাজের ব্যাপারে আপনি আপত্তি করেছিলেন এই তিন কাজের ব্যাখ্যা দেবো এই কাজ আমি কেন করছি এখানে আরেকটি কথা তফসিলের কিতাবে আনছেন যখন হজরত খেজির আলাইসাল্লাম এবং হজরত মুসা আলাই ইসলাম ওই যে নৌকায় উঠছিলেন তখন একটি পাখি উড়ে এসে নৌকায় বসলো আর ওখান থেকে সমুদ্র থেকে সমুদ্রের থেকে এক ফুটা পানি পান করলো পাখি হজরত খিজির আল ইসলাম পাখির দিকে লক্ষ্য করে হজরত মুসা আল ইসলামকে বলতেছেন যে দেখুন আমার এবং আপনার এলিম যে পরিমাণ আর আল্লাহ পাক রাব্বুল আলমিনের এলিম কি পরিমাণ এই পাখির এক ফুটা পানি মুখের এক ফুটা পানি আর সারা সমুদ্র হলো তার উদাহরণ সারা সমুদ্র হলো যেমন আল্লাহ তালার এলিম আর চড়ুই পাখির মুখের এক ফুটা পানি যে টুটে লাগছে এই পরিমাণ ইলিম হলো আমার আর আপনার সারা দুনিয়ার মানুষের ইলিম হলো এই এই ধরনের আর এই সমুদ্রের সমস্ত সমুদ্রের পানি হলো মনে করুন আল্লাহ তালার এলিম আল্লাহ পাক রাব্বুল আলম এই পরিমাণ ইলিমের অধিকারী এখন ব্যাখ্যা দিতেছেন হজরত খেজির আলাই সালাম যে أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا প্রথম যে কাজ আমি করেছিলাম যে নৌকায় উঠেছিলাম নৌকা ছিদ্র করেছিলাম কেন এই নৌকার মালিক কয়েকজন মিসকিন বাই ছিল গরিব মানুষ কয়েকজন ছিল তারা এই নৌকার উপার্জন দিয়ে তাদের পরিবার চলত কিন্তু তাদের নৌকাটা খুব ভালো ছিল উন্নত মানের ছিল কোনো দোষ ছিল না নৌকা ভালো ছিল কিন্তু এই দেশের বাদশাহ হলো ছিল জালিম এই দেশের বাদশাহ হলো জালিম সে এখন নৌবিহারে বের হয়েছে সামনে যত ভালো ভালো নৌকা পায় সমস্ত নৌকা সে কি করে চিন্তাই করে নেয় সে গসব করে ফেলে সবকিছু সে জব্দ করে ফেলে যত ভালো ভালো নৌকা সামনে আসে তার সমস্ত নৌকাকে কি করে সে জব্দ করে ফেলে এখন এই গরিব বাইরে নৌকা ভালো নৌকা এই বাদশার সামনে পড়লে বাদশা এটাকে জব্দ করে নেবে তখন এই সমস্ত গরিব ভাইয়েরা পুরা অসহায় হয়ে যাবে এজন্য আমি এই নৌকার একটি তক্তা কাঠ উঠিয়ে ফেললাম ছিদ্র করে ফেললাম এখন নৌকা প্রায় ডুবে ডুবে ডুবো ডুবো অবস্থা এই অবস্থা যদি যখন দেখবে বাদশায় এসে তখন আর এই নৌকায় হাত দেবে না বলবে আর এটা তো ভালো না নষ্ট নৌকা কিন্তু আমি এমনভাবে নষ্ট করি নাই যাতে তাদের ক্ষতি হয় পরবর্তীতে এই তক্তা আবার তারা ঠিক করে ফেলতে পারবে তক্তা ওটাই উঠানো হয়েছে আবার লোহা মেরে তক্তা আবার লাগানো যাবে এটা কোনো অসুবিধা নেই তো এই জন্য আমি তাদের উপকারের জন্য এই কাজ করেছি হজরত মুসা আল্লাহ বলে ঠিক আছে তো আসলে তো খুবই ভালো কাজ করছেন আগে বলছেন কি আপনি তো অন্যায় কাজ করছেন এখন যখন ব্যাখ্যা দিলেন হজরত খেজুর আলাইসালাম বলে হ্যাঁ ঠিক আছে এটা তো বড় ভালো কাজ তারপরে দ্বিতীয় দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজের ব্যাখ্যা আর যে ছেলেকে নিষ্পাপ ছেলেকে ছোট ফুটফুটে শিশুকে যে আমি হত্যা করেছি তার পিতামাতা ছিল বড় দিনদার ইমানদার মুমিন আমি আশঙ্কা করলাম এই ছেলে বড় হয়ে আল্লাহ তালার নাফরমান হবে এবং কুফরি অবলম্বন করবে আর ছেলের মহব্বতে এই ছেলেটা ছিল মা বাবার খুবই মহব্বত মহব্বতের সন্তান ছেলের মহব্বতে দিনদার ইমানদার পিতামাতাও কুফরির পথে চলে যেতে পারে এই আশঙ্কা করলাম আমি এজন্য আমি তাকে হত্যা করলাম আর আমি আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে আশা রাখি আল্লাহ তালা এই শিশুর বদলে তাদেরকে অন্য কোনো নেককার সন্তান দান করবেন যা তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে কল্যাণকর হবে এখন স্বাভাবিকভাবে আমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে তো যত কাফির মুশ্রিক দুনিয়ার মধ্যে আগে ছিল এখন আছে তাদেরকে যদি শিশুকালে হত্যা করা হয়ে যায় তাহলে তো আর দুনিয়ার মধ্যে কোনো কাফির মুশ্রিকটা বাকি থাকে না আল্লাহ পাক রাব্বুল আলমীর আসলে শিশুর হায়াত শেষ এখন আল্লাহ পাক রাব্বুল আলমিন যার হায়াত শেষ হয় তাকে মারার জন্য হজরত আজরাইল আলাইসাল্লামকে পাঠান এই এই মুহূর্তে আল্লাহ পাক রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামের কাজ হযরত খিজর আলাইহিস সালামকে দিলেন হযরত আজরাইল আলাইহিস সালামের কাজ কাকে দিলেন হযরত খিজর আলাইহিস সালামকে দিলেন এটাই এইজন্য এই শিশুকে হযরত খিজর আলাইহিস সালাম মেরে ফেললেন মানে এটা আজরাইল আলাইহিস সালাম যেরকম ভাবে জান কবজ করেন এজন্য এরকমই হযরত খিজর আলাইহিস সালামের দ্বারা আল্লাহ পাক রাব্বুল আলামিন এই শিশুর জান কবজ করলেন সুতরাং আর কোনো প্রশ্ন তো বাকি থাকে না তারপরে তৃতীয় ঘটনা وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا আর আমি যে দেওয়াল ওয়াল ঠিক করে দিলাম এই বাড়ির যে মালিক ছিল এই বাড়ির মালিক বড় ভালো মানুষ ছিল দিনদার ইমানদার মুক্তাকে ছিল আল্লাহ পাক রাব্বুল আলমিনের রাস্তায় দান খয়রাত করে নেওয়ালা ছিল কিন্তু এই ব্যক্তি মারা যাওয়ার পরে তার দুইটা শিশু এতিম শিশু আছে সে মারা যাওয়ার আগে এই ওয়ালের নিচে তার সমস্ত সম্পদ এই ওয়ালের নিচে মাটি চাপা দিয়ে রাখছে আর তার সন্তানদেরকে বলছে তোমরা যখন বড় হবে এই এলাকার মানুষ ভালো না এই এলাকার মানুষ যে ভালো না তা আমরা আগেই জানতে পারছি একজনও মেহমানদারি করতে রাজি হয় নাই হজরত মুসা আলাহ ইসলাম আর হজরত খেজির আলাহ ইসলামের মেহমানদারি করতে একজনও রাজি হয় নাই তো বুঝা গেল এলাকার মানুষ কি না ভালো না তো ওই ব্যক্তি তার সন্তানদেরকে বলে গেছে যে এই এলাকার মানুষ ভালো না এখন যদি এই সম্পদ তাদের হাত লাগে তাহলে সব সম্পদ তারাই আত্মসাত করে ফেলবে তোমার তোমরা আর কিছু পাবে না যখন তোমরা বড় হবে তখন এই সম্পদ বের করবে তখন এই সম্পদ কাজে লাগবে এখন হজরত খেজির আল ইসলাম দেখলেন এই সম্পদ মাটি চাপা দিয়ে রাখা হয়েছে এর উপর দেওয়াল ছিল ওয়াল ছিল এই ওয়াল ভেঙে পড়তেছে এখন যদি ওয়াল ভেঙে যায় তাহলে এই সম্পদ বের হয়ে যাবে সম্পদ বের হয়ে যাবে এলাকার সমস্ত মানুষ এই সম্পদ আত্মসাত করে ফেলবে এতিমদের হক কিছুই বাকি থাকবে না তো হজরত খিজির ইসলাম আল্লাহ পাক রাবুল আলমের ইশারায় এই দেওয়ালকে ঠিক করে ঠিক করে দিলেন যাতে তারা বড় হয়ে এই সম্পদ তারা হাসিল করতে পারে আল্লাহ পাক রাব্বুল আলমীর রহমতে তারা তাদের কি করবে তাদের সম্পদ আবার বের করে বের করে ফেলবে বড় হওয়ার পরে এই জন্য আমি এই কাজ করছি তো হজরত মুসা বললেন ঠিক আছে এটা তো ভালো কাজ এটা তো আসলেই ফ্রি করে দেওয়াই উচিত ওয়ামা বললেন এই যে আমি যে কাজগুলো করছি এটা আমার ইচ্ছায় করি নাই বরং আল্লাহ পাক রাব্বুল আলামিনের মাধ্যমে আমি এগুলো করছি এই হলো আমার ওই কাজের বিবরণ যে কাজের উপর আপনি সবর করতে পারেন নাই আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই এই হলো তার ব্যাখ্যা এই গেল মোটামুটি হজরত মুসা আলাইসাল্লাম এবং হজরত খেজির আলাইসাল্লামের ঘটনা এছাড়াও হজরত মুসা আলাইসাল্লামের ঘটনা বড় কোরআন শরীফের মধ্যে হজরত মুসা আলাইসলামের ঘটনা বিস্তারিত ঘটনা জন্মের সময়ে বিস্ময়কর ঘটনা ফেরাউনের গড়ে লালিত পালিত হওয়ার ঘটনা তারপরে নবুয় পাওয়ার ঘটনা তোর পাহাড়ে গিয়ে নবুয়ত পাওয়ার ঘটনা তারপরে সাপ লাঠি সাপ হয়ে যাওয়ার ঘটনা জাদুকরদের ঘটনা তারপরে আমার বনু ইসরায়েলদেরকে নিয়ে সমুদ্র পার হওয়ার ঘটনা সমুদ্র পার হওয়ার পরে সামিরির ঘটনা সামিরি সে গরুর বাচ্চার সুরত বানাইছে সোনা দিয়ে বলতেছে এই হলো তোমাদের মাহবুদ বনু ইসরায়েলদেরকে বলতেছে সুন্দর ঘটনা ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে হজরত মুসা আলহ ঘটনা প্রথম থেকে ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিক দিলে সামনের জুমা থেকে আল্লাহ আলোচনা শুরু হবে আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদেরকে বুঝা আমল করার তৌফিক আতা ফরমান আমিন ওয়া আখরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন